আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই আজকে আপনাদের যেটা দেখা বলার জন্য আজকে মূলত ভিডিওটা বানানো সেটা হলো দেখতে পাচ্ছেন তিন তিন দিনের ধরে নিখোঁজ ইসলামী বক্তা আবু তালহা উনি অনেক ভালো একটা বক্তা এবং আমার কাছে অনেক ভালো লাগে সো সেই সুবাদে আমি বলতে পারি ওনার কথাগুলো এবং ওনার বক্তৃতাগুলো আমার খুব ভালো লাগার কাছ থেকে আমি বলা যে উনি আশা করি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক যেখানে থাক উনি ভালো থাক সো সে অনুযায়ী আমি বলতে পারি উনি তিন দিন ধরে নিখোঁজ ইসলামী বক্তা আবু তালহা সো ওনার রিপোর্ট দেখতে পাচ্ছেন তেরো জুলাই একটা সংবাদ পেপার থেকে আমি নিচ্ছি so BD twenty four dot com থেকে নেওয়া সো সেখানে দেখেন ওনার ডিটেলসটা যেটা দেখেন আমি একটু পড়ে শুনে আপনাদেরকে বিগত তিন দিন ধরে নিখোঁজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু তালহা মোহাম্মদ আদনান গেল বৃহস্পতিবার দশে জুন দিবাগত রাত থেকে তিনি নিখোঁজ হবার জন্য জানিয়েছেন তার পরিবার এই বিষয়ে রাজধানী দারুল সালাম এবং মিরপুর থানায় সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ তার পরিবারের তবে রংপুর সদর থানার একটি সাধারণ ডায়েরি ডিজি জিডি করা হয়েছে আবু তালার মোহাম্মদ আদনানের স্ত্রী সাবেক সাবেকুন নাহার বলেন তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রাত দুইটা তিরিশ মিনিট মিনিট আদনানের সঙ্গে শেষ কথা হয় তখন তিনি গাবতলি ছিলেন এরপর রাত তিনটার থেকে তার কোনো ফোন বন্ধ বন্ধ পাই এখন পর্যন্ত নাম্বার বন্ধই পাচ্ছি নিখোঁজ হবার সময় তার সঙ্গে গাড়ি চালক সহ আরও তিনজন কর্ম সহকর্মী ছিল সেই তিনজন সহকর্মী এবং গাড়িটির কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি তিনি জানান স্বামীর নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে শুধুমাত্র বিকেলেই পুলিশের শয়নাপন্ন হন তারা গাবতলি সংলগ্ন দারুসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেননি থানায় থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি কোনো থানায় দায়িত্ব নিচ্ছে না এ কথা এর এক থানা আরেক থানা দেখিয়ে দিচ্ছে রোববার তেরোই জুন সকালে রংপুর সদর থানায় নিয়ে একটি ডিজি করা হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে আবু তানা মোহাম্মদ আদনানের পরিবারের অভিযোগ সম্পূর্ণ মির সম্পর্কে মিরপুর থানায় দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করে করতে রাজি হননি এখন পর্যন্ত দারুসালাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন তিনি আদনান কোথায় থেকে নিখোঁজ হয়েছে সেই লোকেশনটা তো আপনারা নিশ্চিত না তিনি গাবতলি থেকে নিখোঁজ হয়েছে সেটা তো আমরা জানি না সেক্ষেত্রে সেখান থেকে রওনা হয়েছে সেই রংপুর অথবা তার থেকে তার ঢাকা destacar যেখানে বাসা সেখানে ডিজি এবং মামলা হতে পারে তিনি আরও বলেন আবু তারহাম আদনান মোহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশান শনাক্তের এসব পুলিশ সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে গাবতলি এলাকার সিসিটিভি এবং ফুটেজ পরীক্ষা করে আদনানকে বা তার গাড়িকে দেখা যায়নি তো আবু আবু তালহা মোহাম্মদ আদনানকে ফেসবুক বা ইউটিউবের অনেকেই অনুসরণ করেন এই মুহূর্তে আদনান মানে নিখোঁজ হওয়া ঘটনা নিয়ে তার তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমের হাত হাস হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছেন তার অনুসারীরা জানা গেছে রংপুরের সদস্যের বাসিন্দা তহা নিজেকে ইসলামী স্কলার পণ্ডিত দাবি করেন পড়াশোনা শেষ পড়াশোনা শেষ না হয়েও তিনি ইসলামী ধর্মে বিভিন্ন সতর্কতা বিষয়ে নিজের মত ব্যাখ্যা দিয়ে থাকেন অনেকেই ধরে অনেকদিন ধরে যা নিয়ে বিতর্ক আছে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তার বক্তব্য ঢাকাকে কেয়ামতের শহর হিসাবে উল্লেখ করেছেন তিনি নারী ক্ষমতাদের বিরুদ্ধে তার বক্তব্য আছে ইউটিউবে সো বন্ধু বন্ধুরা এসব দেখতে পাচ্ছেন কিন্তু তারপরও বলবো আমার এই ভাই যারা মুসলমান আছেন যারা মুসলিম আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব বিকজ আসলে উনি একটা ভালো বক্তা এবং এই সমসাময়িক প্রেক্ষাপটে উনি একটা ভালোভাবে বক্তৃতা দিচ্ছেন এই জিনিসগুলো আপনার আমার সবার জন্য অনেক যেমন উপকারী এবং আশা করি এটা নিয়ে আমাদের ভালোভাবে কিছু করা মানে ওনার কাজগুলো দেখে অনেক অনেকে উদ্বুদ্ধ হচ্ছে সো সেই প্রেক্ষাপটে যদি বলি সো তাকে খুঁজে খুঁজে পাওয়া দরকার এবং যদিও তার ভুল হয়ে থাকে সেটা আইনতভাবে আইনগতভাবে সেটাকে পদক্ষেপ নেবে আমরা এই আশাই করি আর সেটা যদি উনি ভুল করেও থাকে সেটা আমরা আশা করি তাকে ধরে আইনের যে ব্যবস্থা হয় সে অনুযায়ী তাকে শাস্তি দিক বা সেইভাবে আইন যেটা ভালো সেটা করুক বাট তারপরও বলবো ওনাকে এইভাবে আসলে আমরা নিখোঁজ দেখতে চাই না এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি যেন উনি নিখোঁজ আমরা কোনোভাবে ওনাকে নিখোঁজ দেখে যাচ্ছি না উনি খুব দ্রুত আমাদের মাঝে আসুক আমরা দেখি ওনাকে যদি কোনো ভুল করে থাকে তারও শাস্তি হোক এবং যদি নাও করে থাকে তারও একটা ফলপ্রসূক ওনাকে বাংলাদেশে এইভাবে কোনো মানুষকে আমরা এইভাবে আর হারাই দিতে চাচ্ছি না কারণ আমরা মুসলিম আমরা মুসলমান ভাই ভাই আমাদের সবারই কিছু করণীয় উচিত আমাদের নিকষ্ট মানে সবারই আগ্রহ থাকবে আমরা মুসলমান হিসেবে যেন আরেক মুসলমানের সঙ্গে দাঁড়াই এবং কোনো মুসলমানই আমাদের পক্ষে ছোটো না সেটা যেই মুসলমানই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া রাখবেন নামাজ পড়বেন পাঁচ অক্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ থাকেন আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর আমরা বাংলাদেশে দেখতে চাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু